হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার জিক্সার যেটা নিউ জিক্সার এর এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের একটা ভার্সন ছিল আর দু সালের এখন হচ্ছে মানে এই রমজান মাসে ঈদ সামনে চলে আসতেছে এখন কিন্তু নতুন আরেকটা মডেল বলতে হচ্ছে কালার বা গ্রাফিক্সের কিছু চেঞ্জ আসছে আরো কিছু ডিফারেন্ট আসছে আছে এখন কোনটার সাথে মানে দুইটা একটু কম্পেয়ার করে দেখব আমরা যে কোনটার সাথে কোনটার কি অবস্থা একটু দেখব আমরা যে কি কি চেঞ্জ হয়েছে বা কি কি ওভারঅল বেনিফিট পাওয়া যাচ্ছে নতুনটাতে ঠিক আছে সো চলুন শুরু করি আমরা প্রথম বলবো যে হচ্ছে জিক্সার যেটা আগের যেটা এফ এফআই এবিএস এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল সব দিক থেকে আমি একটু বলবো যেটা হচ্ছে গ্রাফিক্সটা গ্রাফিক্সটা কিন্তু দু মানে বিশে এক ধরনের একটা গ্রাফিক্স ছিল তারপরে হচ্ছে বাইশে আবার চেঞ্জ হয়েছিল আবার কিন্তু দু সালে আবার চেঞ্জ হয়েছে দু হাজার বাইশের গ্রাফিক্সটাও কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর ছিল এটা অ্যাকচুয়ালি দেখতেও অনেক সুন্দর ছিল মাস্কুলার একটা লুক ছিল লুকসের দিক থেকেও কোনো কিছু চেঞ্জ হয় নাই আর দু সালে যেটা বের হয়েছে এটাও দেখেন যে এটাও কিন্তু অ্যাকচুয়ালি লুকসের দিক থেকে কোনো কিছু ওইভাবে চেঞ্জ হয় নাই সব কিছু কিন্তু সেম আছে শুধুমাত্র চেঞ্জ হয়েছে গ্রাফিক্সের আর গ্রাফিক্সটা চেঞ্জ হয়েছে কেমন ধরনের এটা তো দেখতে পাচ্ছেন ব্ল্যাকের যেটা দেখতে আছেন ব্ল্যাকের সাথে যে নিয়ন কালারের যে হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশনটা করছে অ্যাকচুয়ালি কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে কিন্তু চেঞ্জ কিন্তু আছে টুকটাক কিন্তু চেঞ্জ আছে যেমন গ্রাফিক্সের চেঞ্জ আছে তারপরে আরও কিছু কিছু চেঞ্জ আছে সেটা একটু পরে যাই তারপরে হচ্ছে আপনার অনেকেই ভাবছিল যে ওটার সাথে এটার মিটারের চেঞ্জ আছে এমনটা কিন্তু এখন না মিটারে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই তারপরে বলবো যে এটাও কিন্তু টুয়েলভ লিটারের ট্যাঙ্কি ছিল ওটাও কিন্তু সেম ওভারঅল সব কিছুই কিন্তু একই কিন্তু চেঞ্জ আইসে এটা যে হচ্ছে গ্রাফিক্সের সাথে কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিনের কিছু চেঞ্জ এসে সেটা হচ্ছে যে আগে কিন্তু দেখা যেত যে দু হাজার বাইশের যে মডেলটা আছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা ওইটা আছে ওটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আটশো পঞ্চাশ এম এম হচ্ছে লুব্রিকেন্ট ধরতো বা এ হইতো আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এক হাজার এম এম যেটা হচ্ছে এক লিটার এখন বর্তমানে হচ্ছে লুব্রিকেন্ট ধরবে তাছাড়া কিন্তু ইঞ্জিনের কিছু মানে আগেরটা থেকে নতুনটা কিন্তু একটু টিউন টিউন হয়ে আসছে বর্তমানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বলো যে ডিফারেন্স সেটাই কিন্তু হচ্ছে এইটা যে ইঞ্জিনের কিছু কিন্তু একটু চেঞ্জ হয়েছে টিউন হয়ে আছে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কালার ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো আপনারা জানেনই কোনটা তারপরে ব্লু কালার এটা ছিল আর রেড কালার ছিল আর বর্তমানে হচ্ছে এটা কিন্তু এটাও কিন্তু তিনটা কালার নতুন আসছে যেটা দু হাজার তেইশের মডেলে আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা পাচ্ছেন ব্ল্যাক কালার নিয়নের সাথে যে ব্ল্যাকের মিশ্রণ একটা কালার সেটা কিন্তু অ্যাকচুয়ালি লুকিংস অনেক সুন্দর সাথে কিন্তু আরও দুইটা কালার আছে যেটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে সিলভার একটা কালার আছে সেটাও লুকিংসটা অনেক সুন্দর সাথে কিন্তু আরেকটা যেটা হচ্ছে আপনার ব্লুর সাথে এটা এখানে অ্যাকচুয়ালি দেখতে পাবেন এখানে কিন্তু এই যে ব্লুর সাথে মানে হচ্ছে নিউনের যে নিউন আর ব্ল্যাকের যে একটা কম্বিনেশন এটা কিন্তু লুকিংসটা অনেক সুন্দর দেয় আর আরেকটা বিষয় হচ্ছে এটার কিন্তু প্রাইস নিয়ে একটু বলে দিই যেটা হচ্ছে জিক্সার এফআই এবিএস এটার নতুন যেটা এটা কিন্তু প্রাইস হচ্ছে দুই লক্ষ ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার কিন্তু কার্বোরেটার ভার্সনটাও আমাদের কাছে পেয়ে যাবেন সেম যে হচ্ছে মানে গ্রাফিক্স দেখতেছেন বা হচ্ছে ডিজাইন দেখতেছেন ওভারঅল মডেল কিন্তু সব কিছু সেম থাকতেছে শুধুমাত্র চেঞ্জ থাকবে হচ্ছে মানে ওটা এই ইয়ে, যেটা কার্বুরেটর ভার্সন ওটা কিন্তু হচ্ছে এফআই থাকতেছে না কার্বুরেটর আর সাথে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম থাকতেছে না ডাবল ডিক্সি যেটা হচ্ছে এইটা অ্যাভেলেবল আর এটার কার্বুরেটর যে ভার্সনটা আছে কার্বোরেটর ভার্সনটার প্রাইস কিন্তু বর্তমানে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর বর্তমানে কিন্তু এটা আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর সবসময়ের জন্য কিন্তু অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে হচ্ছে জিক্সার এফআই এবিএস প্রাইস হচ্ছে দুই লক্ষ ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আর ওদিকে কার্বোরেটর ভার্সনের প্রাইস বর্তমানে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে এখন বর্তমানে কিন্তু ঈদের আগ পর্যন্ত টোটাল হচ্ছে আট হাজার টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে আর এই অফারগুলো কিন্তু অ্যাকচুয়ালি চলতেছে যেমন দেখতে পাচ্ছেন আছে আপনার জিক্সার মোনোটনে কিন্তু আট হাজার টাকা ডিসকাউন্ট সেটা পেয়ে যাচ্ছেন আর তার সাথে কিন্তু যেটা হচ্ছে আপনার জিক্সার এফআই এবিএস এ আগের যে ভার্সনটা আছে ওটাও কিন্তু হচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরে এস এফ যেটা এফ এর আগের মডেল যেটা আছে এস এফ এফআই এবিএস ওটাও কিন্তু কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট এটাই কিন্তু না এটাই কিন্তু আবার অ্যাকচুয়ালি এটা কিন্তু নতুন ভার্সনটা এটার অ্যাকচুয়ালি বর্তমান প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি তিন লক্ষ বাইশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু হচ্ছে কেলি তিনটা কালার চলে আসছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে নিয়নের যেটা দেখতেছেন এটা কিন্তু আছে সাথে হচ্ছে আপনার সিলভার আর ওয়ারেঞ্জের একটা কম্বিনেশন আর সাথে কিন্তু ব্লুর যে কম্বিনেশন আছে ওটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে লুকিংসটা অনেক সুন্দর আর এটার কিন্তু প্রাইস বর্তমানে ওই যে যেটা বলে দিলাম তিন লক্ষ হচ্ছে আপনার বাইশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এছাড়াও কিন্তু আরও অফার পেয়ে যাবেন আমাদের হচ্ছে যেটা জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এই জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভও কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা একটা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে যেটা রেড কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার দেখতে পাচ্ছেন তারপর ব্ল্যাক কালার সবগুলো কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু আমাদের সুযোগ রাইডার্স জন্যে সবগুলা বাইক এখন বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলা বাইকের সবগুলা কালারই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল যেটা হচ্ছে সবসময়ের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই অফার যেটা এই অফারটা কিন্তু খুব রিসেন্টলি শেষ হয়ে যাবে ঈদের পরে কিন্তু আর এই অফারটা মনে হয় না পাবেন সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের সুজুকি রাইডার জনের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই আমাদের সুজুকি রাইডার জনের অ্যাড্রেসটা কিন্তু মিটপুর দুই নাম্বার প্রশিক্ষা মোড় প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রাইডার জনের শোরুমটা আর আমাদের এখানে কিন্তু সেলস সার্ভিস স্পেয়ার পার্ট সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সাথে কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে যদি রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন কিন্তু উইদিন দুই দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশনটা আমরাই কমপ্লিট করে দিব যদি আপনার আমাদের সিকিডি পেপারটা রেডি থাকে সেক্ষেত্রে দেরি না করে আজই চলে আসবেন আপনার পছন্দের বাইকটা দেখতে এবং হচ্ছে ভিজিট করতে আমাদের সুজুকি রাইডার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ